প্রিয় ভাই এবং বোনেরা আমার বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে জেনা সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু আপনারা কি জানেন এই জেনা করার শাস্তি কি রেখেছেন আল্লাহ জেনা জেনাকারিনী অর্থাৎ একবার যদি কেউ জেনা করে তাহলে জাহান নামের আগুনে তাকে সত্তর হাজার বছর জ্বলিতে হইবে ওই সময় মেয়ে লোকটার উপর শক্ত আজাব শুরু হবে যখন দোজকে নিয়ে উপস্থিত করা হইবে তখন আগুন দ্বারা তাহার পেটের মধ্যে একটি সন্তান তৈরি করা হইবে অল্প সময় পরে উহা বড় হইয়া পেট ফাটিয়া যাওয়ার উপক্রম হইবে এবং প্রসব বেদনা আরম্ভ হইবে কতটা কষ্ট অনুভব হবে কতটা যন্ত্রণা অনুভব হবে বেদনার চোটে সেই মহিলা এমন ভীষণ ভাবে চিৎকার করতে থাকবে সেই চিৎকারের দরুন দোজকিরা নিজেদের আজাব অপেক্ষা অস্থির ও হয়রান হইয়া পড়িবে তখন দোজকের কতগুলি ফেরেস্তা জেনাকারিনীর হাত পা শক্ত করিয়া সন্তানের গলায় লোহার শিকল লাগাইয়া উহাকে বাহির করার জন্য টানাটানি হিসাব শুরু করিয়া দিবে কিন্তু কিছুতেই সন্তান বাহির হবে না বজ্জাত জিনাকারিনী ওই রূপ চেঁচাইতে থাকিবে যখন তার আযাবের মেয়াদ 70 হাজার বছর শেষ হইবে তখন ওই সন্তানও বাহির হইবে নাউজুবিল্লাহ ওই রূপ ঘৃণিত মুসিবত ও গজব থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করেন সকলে বলি আমিন এই যে জিনাটা এই জিনাটা কোথা থেকে সৃষ্টি হয় জানেন